নমস্কার বন্ধুরা আজকে আপনাদের এখানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি দুপুরে খাবো ফেনা ভাত আলু ভাজা আলু ভর্তা পেঁয়াজ লঙ্কা ভাজা আর লঙ্কার বড়া তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে খাওয়া দাওয়া শুরু করি আগে আমি পেঁয়াজ ভাজা থেকে খাবো এবার আমি খাবো আলু ভাজা এবার আমি খাবো আলু ভর্তা Mm.